আল্লাহ পাক রব্বুল আলমিনের মেহরবানি আল্লাহ তালা আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর গড় মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে সুক্রিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ তেলাওয়াত করেছি কোরআনে কারিম থেকে সুরাতুল কাসাসের সাত নম্বর আয়াত থেকে বিশ নম্বর পারা সুরাতুল কাসাস কাসাস মানে হলো কিচ্চা আমরা বাংলাতে বলি কিচ্চা আর আরবিতে বলে কাসাস ঘটনা নবী রাসুলগণের ঘটনা বিশেষত এই সুরার মধ্যে হজরত মৌসা আলি ইসালামের ঘটনা আল্লাপাক রাব্বুল আলমিন বর্ণনা করেছেন অনেক বিষয়ের আলোচনা হয়েছে হজরত মুসা আলাইসাল্লামের জীবনের ঘটনার উল্লেখযোগ্য বিশেষ বিশেষ ঘটনাগুলি এই সুরার মধ্যে আলোচনা হয়েছে এবং হজরত মুসা আলি সালামের জন্মের আগের সময় থেকে ঘটনা শুরু হয়েছে এই সুরার মধ্যে হজরত মুসা আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন মিশরে তখন মিশরের বাদশাহ ছিল ফেরাউন যারাই বাদশাহ হতো বাদশার নাম ফেরাউন না যারা বাদশাহ হতো মিশরের তাদের উপাধি হতো ফেরাউন ফেরাউন কোনো নাম না বাদশাহের উপাধি ছিল ফেরাউন এজন্য কোরআনে কারিমের মধ্যে ফেরাউন হিসাবেই আলোচনা হয়েছে তাকে ফেরাউনই বলা হয়েছে একবার বাদশাহ ফেরাউন স্বপ্ন দেখল বাইতুল মুকাদ্দাস থেকে একটি আগুন বের হয়েছে বিশাল আকারের আগুন বের হয়েছে এই আগুন এসে মিশরের অলিতে গলিতে প্রত্যেকটি গড়ের মধ্যে প্রবেশ করতে শুরু করল এবং ফেরাউনের বংশের যত লোক আছে এই আগুন তাদেরকে জলে পুড়ে বর্ষ করে দিল কিন্তু বনি ইসরায়েলের কোনো মানুষকে এই আগুন স্পর্শ করল না সেই সময় ফেরাউন ছিল বাদশাহ ফেরাউনের বংশের যত মানুষ ছিল তাদের তাদেরকে বিভিন্ন পদমর্যাদা দিয়ে রাখা হয়েছে বিভিন্ন মর্যাদা দিয়ে রাখা হয়েছে আর বনি ইসরায়েল যারা ছিল তারা ছিল নবীর বংশধর হজরত ইব্রাহিম আলাই সাল্লামের ছেলে হজরত ইসহাক আলাই সালাম আর হজরত ইসহাক আলাই সালামের ছেলে হলেন হজরত ইয়াকুব আলাই সালাম আর হজরত ইয়াকুব আলি আরেক নাম হলো ইসরায়েল আর হজরত ইয়াকুব আলি পরবর্তী বংশধরকে বলা হয় ইসরায়েলের বংশধর মানে আরবিতে বলে বনি ইসরায়েল তো বনি ইসরায়েল হলো হজরত ইয়াকুব আলি ইসলামের বংশধর তাদেরকে ফেরাউন দাস দাসী বানিয়ে রাখছিল গুলাম বানিয়ে রাখছিল তাদেরকে তাদের বিভিন্ন কাজ কাম যত সারা দেশের যত নিচু শ্রেণীর যত কাজ ছিল এই সমস্ত কাজের মধ্যে রাখছে কাদেরকে বনি ইসরায়েলদেরকে সেই মুহূর্তে ফেরাউন স্বপ্ন দেখল আগুন এসে ফেরাউন বংশের সবাইকে জ্বালিয়ে পুড়ে সারফার করে দিছে কিন্তু বনি ইসরায়েল বংশের কাউকে স্পর্শ করল না তখন সে যখন ঘুম থেকে জাগল তখন ভয়ে ভীত হয়ে পড়ল তার গণক যারা ছিল জ্যোতিষী যারা ছিল জাদুকর যারা ছিল তাদেরকে নিয়ে সে সভা কায়েম করলো সভা বসলো তাদেরকে জিজ্ঞাসা করলো যে আমি এই স্বপ্ন দেখছি এই স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা আমাকে জানাও জাদুকররা গণকরা জ্যোতিষীরা বলল অচিরেই বনে ইসরায়েলের মধ্য থেকে একটি ছেলে জন্মগ্রহণ করবে যে ছেলে বড় হয়ে তোমার রাজত্বের উপর হামলা করবে তুমি ধ্বংস হয়ে যাবে তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে তখন ফেরাউন চিন্তায় পড়ে গেল যে সামনে একটা বিপদ আসতেছে বন ইসরায়েলের মধ্য থেকে একটি ছেলে জন্মগ্রহণ করবে সে আমার রাজত্ব ধ্বংসের কারণ হবে এখন এটাকে কিভাবে আটকানো যায় এজন্য সে একটা আইন জারি করল যে এখন থেকে বনি ইসরায়েলদের মধ্যে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে কারণ ছেলে বলছে জ্যোতিষীরা কি বলেছে ছেলে বলছে মেয়ে বলে নাই এজন্য সে আইন জারি করলো কি এখন থেকে বনি ইসরায়েলদের মধ্যে যত ছেলে জন্মগ্রহণ করবে সাথে সাথে তাদেরকে হত্যা করা হবে কাউকে আর জীবিত রাখা হবে না তাহলে কি ফল দাঁড়াবে তাহলে ওই যে ভবিষ্যতে যে ছেলে জন্মগ্রহণ করার কথা সেই ছেলে জন্মগ্রহণ করলে তাকে যেন আমরা হত্যা করে ফেললাম সে কে নিশ্চিত না ওই শিশুটা কে হবে এটা তো জানে না এজন্য সবাইকে আমভাবে ব্যাপকভাবে সবাইকে হত্যা করা শুরু করলো সেই জন্য জল্লাদ বাহিনী নিযুক্ত করলো জল্লাদ বাহিনী নিয়োগ করলো নিযুক্ত করলো এই জল্লাদ বাহিনীর মধ্যে পুরুষও আছে মহিলাও আছে এর মধ্যে গুপ্তচর আছে গোয়েন্দা আছে যে বনি ইসরায়েলের মহিলারা কারা কারা সন্তান সম্ভব কাদের পেটে সন্তান আছে এই সব খবর গোয়েন্দা মারফত লিস্ট করা হয় তারপর এই সন্তান কখন জন্মগ্রহণ করবে এই সব কিছু খোঁজ খবর রাখা হয় তারপর সন্তান ছেলে হলো না মেয়ে হলো এরও খবর রাখা হয় যদি মেয়ে হয় তাহলে ছেড়ে দেওয়া হয় আর যদি ছেলে হয় তাহলে হত্যা করা হয় এইভাবে চলল কয়েক বছর এখন এই আইন যখন জারি হলো চালু হলো এখন আরেকটা সমস্যা ফেরাউনের সামনে এসে দেখা দিল ফেরাউনের বংশের লোকেরা এসে ফেরাউনকে বলল আপনি যে হুকুম করছেন ইসরায়েল বংশধরদের সবাইকে হত্যা করে ফেলবেন শিশুদেরকে শিশু ছেলে শিশুকে এখন তো সমস্যা একটা দেখা দিছে কি সমস্যা যে এদিকে বনি ইসরায়েলদের মধ্য থেকে কোনো ছেলে সন্তান হচ্ছে না কারো হত্যা করা ফেলা হচ্ছে সে বড় হচ্ছে না এদিকে যারা বড় আছে বৃদ্ধ আছে তারা ধীরে ধীরে মৃত্যুবরণ করতেছে এখন তো বনি ইসরায়েলদের মধ্যে পুরুষদের সংখ্যা কমতে কমতেছে পুরুষরা শেষ হয়ে যাবে তাহলে একসময় এমন সমস্যা দাঁড়াবে যে নিচু নিচু যে সমস্ত কাজ বনি ইসরায়েলের পুরুষদেরকে দিয়ে করানো হইতো সেই সমস্ত কাজ এখন ফেরাউন বংশের লোকদের করতে হবে আমরা উঁচু মর্যাদার মানুষ আমরা তো নিচু কাজ করতে পারবো না যেমন উদাহরণ মনে করুন ড্রেন পরিষ্কার করা পেশাব পায়খানা পেশাব পায়খানা ঠিকঠাক করা মেরামত করা নির্মাণ করা যে সমস্ত কাজ বনি ইসরায়েলদেরকে দিয়ে করানো হইতো সেই সমস্ত কাজ আমরা উঁচু বংশের মানুষ শাহী বংশের মানুষ রাজার বংশের মানুষ আমরা তো এই সমস্ত ছোট ছোট কাজ করতে পারবো না তাহলে এখন কি করা যায় এখন ফেরাউন আরেকটা আইন জারি করলো ঠিক আছে এখন তো বনি ইসরায়েলদের ছেলেদেরও প্রয়োজন আছে দেখা যায় সবাইকে তো আমার মেনে ফেললেও হবে না এখন নতুন আইন চালু করলো কি আইন এক বৎসরের ছেলে শিশুকে ছেড়ে দেওয়া হোক এক বৎসর এক বৎসর যারা যত ছেলে জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করা হবে না তাদেরকে রাখা হবে পরবর্তী বড় হয়ে আমাদের কাজ করার কাজ কারবার করার জন্য আর পরবর্তী বৎসর বৎসরের সমস্ত ছেলেদেরকে হত্যা করা হবে যত ছেলে জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করা হবে তাহলে সে কি জানতো যে যে বৎসর সে ছেড়ে দেওয়া হবে সেই বছর ওই ছেলে জন্মগ্রহণ করবে না নিশ্চিত না আল্লাপাক রাবুল আলমিন যে বৎসর ছেলেদেরকে হত্যা করা হচ্ছে না ছেলে শিশুদেরকে হত্যা করা হচ্ছে না সেই বৎসর হজরত হারুন আলাই সালাম হজরত মুসা আলাই সাল্লামের বড় ভাই হজরত হারুন আলাই সালাম তিনিও নবী হজরত হারুন আলাই সালাম জন্মগ্রহণ করলেন তো এই বৎসর তো হত্যা করা হচ্ছে না এই জন্য ছেড়ে দেওয়া হলো কোনো ছেলে শিশুকে হত্যা করা হলো না এই বৎসর জন্মগ্রহণ করলেন কে হজরত হারুন আলাই সালাম আর যে বৎসর ছেলে শিশুদেরকে হত্যা করা হচ্ছে সেই বৎসর জন্ম দিলে জন্মগ্রহণ করলেন হজরত মুসা আলাইসালাম বিপদের সময় বিপদের বৎসর যে বৎসর হত্যা করা হবে সেই বৎসর আল্লাহ পাক রাবুল আলমিন দেখাইয়া দিলেন আমরা বাংলাতে বলি না রাখে আল্লাহ মারেকে রাখে আল্লাহ মারেকে আল্লাহ পাক রাবুল আলমিন হজরত মুসা আলাহ ইসলামকে জীবিত রাখতে চান ফেরাউনের যতই আইন করুক সে মারতে পারবে না আল্লাহ পাক রাব্বুল আলমের হজরত মুসা আলাইসাল্লাম এখনো মায়ের পেটে মা চিন্তায় অস্থির যে ছেলে ছেলে হবে না মেয়ে হবে যদি ছেলে হয় আমার গর্বে তাহলে তো ফেরাউন বাহিনী আছে জল্লাদ বাহিনী ফেরাউনের জল্লাদ বাহিনী তারা খবর পেলেই আমার ছেলেকে হত্যা করা করে ফেলবে চিন্তায় চিন্তায় অস্থির তিনি আর যখন ছেলে যখন সন্তান জন্মগ্রহণ করলো দেখেন এটা তো ছেলে চিন্তা আরও বেড়ে গেল পেরেশানি আরও বেড়ে গেল কি করা যায় আল্লাহ পাক রাবুল আলমিন হজরত মুসা সাল্লামের মায়ের অন্তরের মধ্যে ইলহাম ঢেলে দিলেন এক প্রকারের ওহি এক হলো নবীদের কাছে ওহি পাঠান আল্লাহ পাক রাবুল আলমিন এটাকে বলা হয় নবুয়তের ওহি আর হজরত মুসা আলাহ ইসলামের মায়ের অন্তরের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলমিন যে ওহি ঢেলে দিলেন এটাকে বলা হয় ইলহাম আবিরানিক ওহি ইস্তেলাহি পারিপার্শ্বিক ওহি এটা নবুয়তি নবুয়তের ওহি না এটা এটা হলো আবিদানিক ওহি যেরকমভাবে আল্লাহ পাক রাব্বুল আলমিন মৌমাসির কাছে কোরআনের মধ্যে আছে অন্য আয়াতে যে আল্লাহ তালা ওহি পাঠাইছেন মৌমাসির কাছে যে সে কীভাবে তার বাসা তৈয়ার করবে এটা তো এটা কোনো নবুয়তের ওহিনা অন্তরের মধ্যে আল্লাহ পাক আব্বুল আলমিন একথা ঢেলে দিলেন যে তুমি যতদিন পারো তোমার ছেলেকে দুধ পান করাও যখন আশঙ্কা দেখা দিবে যে ধরা পড়ে যাবে সেই মুহূর্তে তুমি তোমার ছেলেকে একটা সিন্ধুকের মধ্যে ভরে দরিয়ার মধ্যে ফেলে দেবে তাকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ তালার আবার তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দেব আমি আল্লাহ তালা বলতেছেন তোমার ছেলেকে আবার আমি তোমার কাছে ফিরিয়ে দেব তুমি কোনো চিন্তা করিও না তুমি তোমার ছেলের জন্য কোনো ভয় করিও না কোনো চিন্তা করিও না তোমার ছেলে মৃত্যুবরণ করবে এই ভয়ও তুমি করিও না এবং ভবিষ্যতে আমি তোমার ছেলেকে রাসুল বানাবো নবীদের অন্তর্ভুক্ত করবো এই আলহাম আল্লাহ তালা ঢেলে দিলেন হজরত মুসা আলি ইসলামের মায়ের অন্তরে এখান থেকে আয়াত শুরু হয়েছে সুরা কসাসের সাত নম্বর আয়াত আল্লাহ পাক রাবুল আলমিনের সাত ফরমান ওয়াও হাইনা ইলা উম্মি মুসা আল্লাহ তালা ওহি ঢেলে দিলেন ইলহাম ঢেলে দিলেন হজরত মুসা আলি ইসলামের মায়ের অন্তরে আন আরো দিহি তুমি তোমার সন্তানকে দুধ পান করাতে থাকো যতদিন পারো প্রায় তিন মাস হয়ে গেল তিন মাস পর্যন্ত দুধ পান করাচ্ছেন সেই তিন মাস পরে আশঙ্কা দেখা দিল যে এই ছেলের সংবাদ ফেরাউনের জল্লাদ বাহিনীর কাছে পৌঁছে যাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন ارشاد ফরমান ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি যখন তোমার আশঙ্কা দেখা দিবে যে ফেরাউনের জল্লাদ বাহিনী জেনে ফেলবে তোমার ছেলের সংবাদ তখন তুমি তাকে ফেলে দেবে সমুদ্রের মধ্যে অন্য আয়তের মধ্যে আছে সুরাতোহা ষোলো নম্বর পাড়ার সুরাতোহার মধ্যে আছে যে একটা সিন্ধুকের মধ্যে বড়ে তুমি তোমার ছেলেকে দরিয়ায় ফেলে দাও ঢেলে দাও ওয়ালা তাহাফি ওয়ালা তাহজানি তুমি কোনো ভয় করিও না তুমি তোমার ছেলের জন্য কোনো চিন্তাও করিও না আমি তোমার ছেলেকে আবার তোমার কাছে ফিরিয়ে দেব আর ভবিষ্যতে তোমার ছেলে একজন রসুল হবে একটি সিন্ধুক বানালেন সিন্ধুক বানিয়ে সিন্ধুকের ভিতরে হজরত মুসা আলাহ ইসলামকে রেখে হজরত মুসা আলাহ ইসলামের মা ফেলে দিলেন দরিয়ার মধ্যে সন্দুক আর হজরত মুসা আলি ইসলামের বোন ছিলেন ওনার নাম মরিয়ম হজরত মুসা আলি ইসলামের বড় বোন ছিলেন ওনার নাম হলো কি মরিয়ম ওই হজরত ইসা আলি ইসলামের মা মরিয়ম না উনি আরেক মরিয়ম তো মরিয়ম ওনাকে বললেন তুমি দেখো এই বাক্স কোন দিকে যায় সন্দুকটা কোথায় যায় কোন দিকে যায় তুমি খেয়াল রাখো দরিয়ার পারে পারে থেকে এটার দিকে এত খেয়াল রাখিও তো হজরত মুসা আল ইসলামের বোন আশেপাশে আসেন দেখতেছেন বাক্স কোথায় যায় তো বাক্স সন্দুক বাঁচতে বাঁচতে বাঁচতে বাঁচতে কোথায় ফেরাউনের গাটে ফেরাউনের পরিবারের মহিলারা যে গাটে গোসল করেন কাপড় চোপড় ধোন সেই গাটে গিয়ে লাগছে কি হজরত মুসা আল্লাহ ইসলামের বাক্স বাংলাতে একটা প্রবাদ আছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় যেখানে ফেরাউনের ভয় সেখানে হজরত মুসা আলাইসালাম বাক্স বাক্স কোথায় গেছে ফেরাউনের গাঠে গিয়ে লাগছে তো ফেরাউনের পরিবারের মধ্য থেকে একজন মহিলা দেখছে বাক্স বাক্স দেখে উঠাইছে উঠে চিন্তা করতেছে এটার মধ্যে কোনো খাজানা থাকতে পারে ধন সম্পদ থাকতে পারে আবার বাক্স খুলবো কি খুলবো না আবার চিন্তা করতেছে যদি খোলা খোলা নিয়ে যাই আমি ভেতরে আর বাচ্চা খবর পায় আমি খুলছি তাহলে বুঝে ফেলবে আমি এখান থেকে চুরি না করলেও বলবে চুরি করছি সুতরাং খোলার দরকার নাই চিন্তা ফিকির করে ওটা নিয়ে গেছে ফেরাউনের বিবি আসিয়ার কাছে যখনই বাক্স খোলা হয়েছে নবতের নূর চেহারার মধ্যে জলমল করতেছে হজরত মুসা আলাই ইসলামের ফেরাউনের বিবি আসিয়া যখন দেখলেন হজরত মুসা আলাই ইসলামকে উনার মহব্বত লাগলো উনি সাথে সাথে খুলে নিয়ে নিলেন বাচ্চাকে ফেরাউনের জল্লাদ বাহিনী খবর পাইছে যে ফেরাউনের বিবি আসিয়ার কাছে একটা বাচ্চা বাক্সের মধ্যে করে আসছে এখানে খবর গেছে বললো এটাই হবে ইসরায়েলের ওই সন্তান এটা হবো এটাই ইসরায়েল ইসরায়েলদের কোনো এক সন্তান ছেলে সন্তান এটাকে এখনই হত্যা করতে হবে ফেরাউন বলল হ্যাঁ ঠিকই আছে এটাও হতে পারে আমার দুশ্মন তখন ফেরাউনের বিবি বললেন না এই ছেলে আমি হত্যা করতে দেব না এই ছেলে দেখে আমার খুব মায়া লাগে ফেরাউন বলে তোমার মায়া লাগলে কি হলো আমার তো মায়া লাগে না ফেরাউন বলে তার মায়া লাগে না আর বিবি আসিয়া বলেন আমার মায়া লাগে এই ছেলেকে দেখে আমার মায়া লাগছে মোহব্বত লাগছে এই ছেলেকে আমি হত্যা করতে দেব না এই ছেলেকে আমি আমার সন্তান হিসেবে রাখব আমাদের যেহেতু কোনো সন্তান নাই আমরা এটাকে পালক হিসাবে পালক পুত্র হিসাবে আমরা এটাকে লালন পালন করব আমাদের সন্তান এর দ্বারা আমাদের উপকার হবে যদি সে তোমার দুশ্মনও হয়ে থাকে তাহলে আমাদের সন্তান হওয়ার কারণে তোমার সাথে আর দুশ্মনই করবে না সে যদি ইসরায়েল বংশের ওই দুশ্মনও হয়ে থাকে যেহেতু আমাদের কাছে সে লালিত পালিত হবে আমাদের সন্তান হিসেবে বড় হবে তাহলে সন্তান কি আর পিতামাতার বিরুদ্ধে যাবে সে তো আমাদের উপকারে তা লাগবে তাহলে দুশ্মন আমাদের দুস্থ হয়ে গেল এটা আরো ভালো হবে না যুক্তি দিয়ে বোঝানো তখন বললো আচ্ছা ঠিক আছে তোমার ভালো তোমার মায়া লাগছে বলতেছো ঠিক আছে মেনে নিলাম মেনে নিল ফেরাউন এই জন্য ফেরাউন বাহিনী এখনো আছে দুনিয়ার মধ্যে ফেরাউনের বাহিনী এখনো আছে যারা নবীর ওয়ারিস উলামা একেরামদেরকে ভালো লাগে না মহব্বত লাগে না বলে আমাদের মহব্বত লাগে না আর যারা উলামা একেরামদেরকে মহব্বত করে তারা হলো ওই বিবি আসিয়ার মতো অন্তর দিল তারা বলে আমাদের মহব্বত লাগে ওলামা কেরামদেরকে দেখলে আমাদের কি লাগে মহব্বত লাগে এইভাবে হজরত মুসা আলাই সালাম ফেরাউনের ঘরে চলে আসলেন এখন দাত্রীরা আসলো দুধ পান করাবে শিশু দুধের শিশু দুধ পান করাতে হবে তাকে তো খাওয়াতে হবে লালন পালন করতে হবে এখন তো কারো বুকের দুধ মুখ লাগায় না হজরত মুসা আলাইসলাম মুখ লাগান না এখন আর এক পেরেশানি বাচ্চাকে খাওয়াবে কীভাবে এদিকে ওই যে হজরত মুসা আলু ইসলামের বোন মরিয়ম তিনি সাথে ছিলেন তিনি চাকরানি যারা ছিল ফেরাউনের চাকরানিদের সাথে মিশে গেলেন তাদের সাথে আশেপাশে আছেন তিনি দেখতেছেন কি হয় দেখতেছে যে হজরত মুসা আলু ইসলাম কারো বুকের দুধ পান করেন না সেই মুহূর্তে ওই মরিয়ম বললেন আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলি কি কথা বলতেছে যে আমার জানাশোলে একজন মহিলা আছেন উনি খুব ভালো মানুষ নেককার আমি আশা করি উনার দুধ উনি পান করবেন এই এই শিশু ওই মহিলার দুধ পান করবেন যেহেতু উনি খুব ভালো মানুষ সবাইকে ট্রাই করছে কারো দুধ পান করেন না ঠিক আছে নিয়ে আসো কাকে নিয়ে আসবেন কাকে নিয়ে আসলেন হজরত মুসা আলাহ ইসলামের মাকে নিয়ে আসলেন এদিকে হজরত মুসা আলাহ ইসলামের মা তিনি পেরেশান ওয়াসবাহা ফুয়াদু তিনি পেরেশান অবস্থায় ছেলেকে ফেলে দিছি আমি এলহামি একটি খবরে সংবাদে ফেলে দিলাম দরিয়ার মধ্যে ছেলের কি অবস্থা হলো বেঁচে আছে না মরে গেছে কোনো সংবাদ নাই মায়ের কাছে তিনি পেরেশান হয়ে এই এইরকম অবস্থা হয়েছে যে তিনি প্রকাশ করে ফেলবেন মানুষের কাছে বলে দিবেন আমার ছেলেকে আমি এরকম সিন্ধুকের মধ্যে বড়ে ফেলে দিছি দরিয়ার মধ্যে আমার ছেলের কোনো সংবাদ কেউ কি জানো এরকম প্রকাশ করে ফেলবেন এই অবস্থা হয়ে গেছিল আল্লাহ পাক রাবুল আলমার অন্তরের মধ্যে শান্তি দিয়া দিলেন অন্তরকে ঠান্ডা করলেন তো ঠান্ডা হলেন হজরত মুসা আলহ সংবাদ আসলো মরিয়মের মাধ্যমে বোনের বড় বড় বোনের মাধ্যমে যে চলেন আপনার ছেলেকে আপনি এখন দুধ পান করাবেন নিয়ে গেছেন মুসা আলাইসলাম মাকে ফেরাউনের গড়ে যখন এই মায়ের কুলে শিশু আসলো ছেলে আসলো সাথে সাথে দুধ পান করা শুরু করলো এখন বিবি আসিয়া বলতেছেন এখন থেকে তুমি প্রতিদিন আমাদের বাড়িতে আসবে আমাদের বাড়িতে এসে এই শিশুকে দুধ পান করা করানোর দায়িত্ব তোমার মুসা আলাহাম মা বললেন না আমার অনেক কাজ আছে আমার স্বামী আছে সন্তান আছে আমি তাদেরকে রেখে এখানে আসতে পারবো না তোমার সন্তানকে যদি তুমি দুধ পার করাতে চাও তাহলে আমার বাড়িতে পাঠাতে হবে মা বলতেছেন কি তোমার সন্তানকে যদি তুমি দুধ পান করাতে চাও তাহলে তুমি আমার বাড়িতে পাঠাতে হবে আচ্ছা ঠিক আছে তো তোমার বাড়িতে পাঠানো হবে তোমার পরিবারের যত বরণ পোষণের দায়িত্ব সব আমি নিলাম তাহলে এখন রাজার পক্ষ থেকে হজরত মুসা আল ইসলামের মায়ের বরণ পোষণের এই পরিবারের সমস্ত দায় দায়িত্ব নেওয়া হলো রাজার পক্ষ থেকে কিসের বদৌলতে নিজের সন্তানের সন্তানকে দুধ পান করানোর বদৌলতে তো এইভাবে আল্লাপাক রাবুল আলমিন ওয়াদা সত্য করে দিলেন হজরত মুসা আল ইসলামকে আবার মায়ের কাছে পাঠালেন আবার নিজের গড়েও নিজের মায়ের কাছে নিজের গড়ে পাঠিয়ে দিলেন আর খরচ কে দিতেছে ফেরাউন দিতেছে এইভাবে হজরত মুসা আলাহ ইসলাম ধীরে ধীরে বড় হলেন আল্লাহ পাক রাব্বুল আলমিনের পরিচয় লাভ করলেন আল্লাহ তালা বিশেষ হেকমত বিশেষ ইলিম আল্লাহ তালা দান করলেন হজরত মুসা আলাহ ইসলামকে যখন কোনো কোনো বর্ণনা মতে যখন হজরত মুসা আলাহ ইসলামের বয়স চল্লিশ হলো ওনার গায়ের গতরে শক্তি অনেক বেশি ইলিম আল্লাহ তালা দান করলেন আর শরীরের শক্তিও দান করলেন ধীরে ধীরে তিনি জানতে পারলে যে তিনি ফেরাউন বংশের মানুষ না তিনি হলেন ইসরায়েল বংশের মানুষ এজন্য যখন এই যেখানে দেখেন যে ফেরাউন বংশের মানুষরা ফেরাউনের লোকেরা ইসরায়েল বংশের লোকদেরকে অত্যাচার করতেছে নির্যাতন করতেছে সেখানে তিনি বাধা দিতেন এইভাবে বাধা দিতে দিতে দিতে দিতে অত্যাচার কমে গেল ইসরায়েল বনে ইসরায়েলদের উপর অত্যাচার কমে গেল হজরত মুসা আলাহিসাল্লাম সব সময় যখনই দেখতেন যে ফেরাউন বংশের লোকেরা অত্যাচার করতেছে তিনি এটাকে কি করতেন আটকাতেন এক পর্যায়ে দেখেন এক জায়গায় গিয়ে দেখলেন যে দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া হচ্ছে একজন হলো ফেরাউনের বংশের মানুষ আর একজন হলো বনে ইসরায়েলের মানুষ বনে ইসরায়েলের লোক হজরত মুসা আলোচনাকে চিন্ত এবং জানতো যে হজরত মুসা আলাহ ইসলাম সমস্ত অত্যাচার সবসময় দমন করেন হজরত মুসা আলাহ ইসলামকে দেখে সে সাহায্য প্রার্থনা করলো হজরত মুসা আলাহ ইসলামের কাছে যে আপনি আমাকে এই ফেরাউন বংশের এই লোকের অত্যাচার থেকে রক্ষা করুন হজরত মুসা আলাহ ইসলাম তাকে আটকালেন বললেন তুমি জগড়া বিবাদ করিও না নির্যাতন করো না ফেরাউন বংশের লোক সে অত্যাচারী ছিল অহংকারী ছিল সে নিবৃত হলো না সে বলল না আমাকে আপনি বাধা দিতে পারবেন না আমার কাজে তখন হজরত মুসা আলাহ ইসলাম তাকে একটা তাৎপর দিলেন হয় না দুইজন মানুষ যদি মনে করুন দুইজন মানুষ দুইজন ছেলে মনে কোনো ঝগড়া বিবাদ করতেছে মারামারি করতেছে তো গার্ডিয়ান আসেন অভিভাবক আসেন বা বড় কেউ আসেন মুরব্বী যারা আছেন তারা দুইজনকে দুইটা কি করেন চটকনা দেন না তাপ্পর দিয়ে দুই দুইটাকে আলাদা আলাদা করে দেন মারামারি করি না এইরকম একটা তাপ্পর দিছেন হজরত মুসা আলাহ ইসলাম ওই লোকটাকে আর এই হজরত মুসা আল্লাহ ইসলামের গায়ের শক্তি ছিল বেশি আর এক তাপ্পর খেয়ে ওই লোকটা ওইখানেই মরে গেল এক তাপ্পরে তার কাজ শেষ এখন তো সারা দেশের মধ্যে প্রচার হয়ে গেল ফেরাউন বংশের একজন লোককে কে হত্যা করছে কে কোন খুন করছে কে খুন করছে কেউ জানে না কিন্তু সবাই ধারণা করলো এটা ইসরায়েল বংশের বনি ইসরায়েলদের কেউ হবে কারণ ফেরাউন বংশের মানুষ হলো শাহী মানুষ বাদশাহ বাদশার বংশের মানুষ তাদের গায়ে হাত তোলার সাহস কারো নাই যদি কেউ হাত তুলেও তাহলে বনে ইসরায়েলদের মধ্য থেকে কেউ তুলবে ফেরাউন বংশের মানুষরা এসে ফেরাউনের কাছে বিচার দিল যে আমাদের বংশের মানুষ এইরকমভাবে হত্যা হয়েছে খুন হয়েছে আপনি তার বিচার করুন তখন খুনিকে ফেরাউন তো জানে না বলতেছে তোমরা খুনিকে নিয়ে আসো আমি শাস্তি দেবো এখন ব্যাপকভাবে তো সবাইকে হত্যা করা যাবে মানে না একটা খুনের খুনের বদলে সমস্ত বোন ইসরায়েলদেরকে তো আর হত্যা করা যায় না পরের দিন আবার হজরত মুসা আলাইসাল্লাম আবার বের হলেন রাস্তায় এখন দেখেন ওই যে গতকালকে যে লোক জবরা বিবাদ করছে বন ইসরায়েলদের মানুষ সে দেখা যায় আরেকজন মিশরি মানে ফেরাউন বংশের মানুষের সাথে আবার ওইখানে মারামারি লাগাই দিছে আবার হজরত মুসা আলাহ ইসলামকে সে দেখছে দেখে বলছে আপনি আমাকে সাহায্য করুন আমাকে ওই ফেরাউন বংশের মানুষ অত্যাচার করতেছে হজরত মুসা আলাহ ইসলাম তখন রাগান্বিত হলেন বুঝে ফেললেন যে ওই দুষ্ট ওই বন ইসরায়েলের মানুষেরই দোষ প্রতিদিন সে এক একজনের সাথে ঝগড়া লাগায় তো মিশরি মিশরি যে ফেরাউন বংশের মানুষ তাদের তাকেও আটকালেন বললেন তামো আর তার দিকেও হাত বাড়াচ্ছেন যে তুমিও তুমি তুমিও অপরাধী তুমিও গতকালকে একজনের সাথে মারামারি করছো আজকে আরেকজনের সাথে রাখছো এরকম হাত বাড়াচ্ছেন তাকে আটকানোর জন্য সে ভয় পেয়ে গেল কালকে দেখছে এক তাপ্পরেই শেষ এখন চিন্তা করতেছে এখন যদি হজরত মুসাল আমাকে তাপ্পর দেন তাহলে এবং মুসা আলহাম বলতেছে আমিও অপরাধী তাহলে তো আমাকেও এখানেই শেষ করে ফেলবে তখন সে উঠে বললো আতুরিদুনা আং তাকতুলানি ইন তুরিদু ইল্লা আতুরিদু আং তাকতুলানি কামা কাতালতা নাফসান বিল আমস তুমি কি আমাকে হত্যা করতে চাও গতকালকে যেরকমভাবে একজন মানুষকে খুন করছো মিশরি একজনকে খুন করছো আজকে কি তুমি আমাকেও হত্যা করতে চাও খুন করতে চাও তুমি তো বড় জালিম হজরত মুসা বলতেছে তুমি সংশোধন চাও না তুমি শুধু হত্যা করতে চাও এখন ওই কীর্তি ফেরাউন বংশের মানুষদেরকে কীপ্তি বলা হয় কীপ্তি এই কীপ্তি লোকটা যখন শুনলো যে গতকালকের খুনের খুনি হলেন কে হজরত মুসা আলাহ ইসলাম সাথে সাথে ফেরাউনের কাছে খবর চলে গেছে যে আমাদের কীপ্তি বংশের যে লোককে গতকালকে হত্যা করা হয়েছে এই খুনের খুনি হজরত মুসা তখন ফেরাউন তার সভাসদদেরকে নিয়ে বসলো এবং ফায়সালা করলো যে তাকে ধরে আনো মুসাকে ধরে আনো এবং তাকে শাস্তি দেওয়া হবে সভাসদের মধ্যে তিনি রাজবংশে ফেরাউনের বংশে এখানেই লালিত পালিত হয়েছেন সবাই তো আর দুশ্মন না কিছু মহব্বতের মানুষ পয়দা হবেন না এর মধ্যে থেকে একজন ছিলেন উনার শুভাকাঙ্ক্ষী সাথে সাথে জল্লাদ বের হওয়ার আগেই তিনি চলে গেলেন হজরত মুসা আলাহিসের কাছে গিয়ে বললেন ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসা قال يا موسى ان الملأ يأتمرون بك ليقتلوك فاخرج اني لك من الناصحين আমি তোমার শুভাকাঙ্ক্ষী আমি তোমার ভালো চাই ফেরাউনের সভাসদ তারা পরামর্শ করছে তোমাকে হত্যা করবে তোমাকে ধরে নিয়ে যাবে সুতরাং তুমি যেখান নিরাপদ কোনো জায়গায় হিজরত করে চলে যাও হজরত মুসা আল ইসলাম এই সংবাদ পেয়ে সাথে সাথে রওনা হয়ে গেলেন মাদিয়ানের দিকে মাদিয়ান হজর সোহেব আলাহ ইসলাম যেখানে আছেন সেখানে মাদিয়ানের দিকে রওনা হওয়ার পরে সেখানে গিয়ে সেখানকার ঘটনা ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দিলে সামনের জুম্মায় আলোচনা হবে আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিকতা ফরমান আমিন ও আখরুদ্দাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন